ওয়েলকাম ফ্রেন্ডস একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই জানি একটু ভিডিওটা বানাইতে একটু লেট হয়ে গেছে আর আমি জানি আমার সাবস্ক্রাইবারও অতটা বেশি না যে আমার আমার লেগে মানে তারা ওয়েট করে বই যে নতুন ভিডিও কেনে সারি না কেনা সারি না এর মধ্যে কিছু সংখ্যক সাবস্ক্রাইবার আছে যারা আমার ভিডিওর লেগে মানে দিলসে ওয়েট করিয়া থাকে আর কি তারা লেগে আবার আইলাম ফিরিয়া বললাম অনেকদিন ধরে মানে ভিডিও সিডিও বানাই না আজকে একটা ভিডিও বানাই দিই अभी मजा आएगा ना भिड़ो শুরু করি আজকের ভিডিওটা কামাসূত্রা তোরা পানি খাইলাই আজ আবার প্যাস লাগি জায়গা তো আজকের ভিডিও টপিক হচ্ছে ফেসবুকের লেজেন্ড যারা নিজেকে মনে করে যে তারা ফেসবুকের লেজেন্ড আর কিছু ক্যাপশন মা কসম দেখলে কি তো গা জ্বলি যায় oh, প্রথম ক্যাপশনটি তোমরা দেখিলাম এটা দেখে কিছু বলার নাই কিছু বলার নাই নেক্সট oh, আমরা নেক্সট একটা মানে শায়রিওয়ালা একটা ক্যাপশন দেখিলে এটা জানি না কই থেকে কপি পেস্ট করি না তারা এটা মানে চিপকায় ফটোর মধ্যে তো দেখিলাম নেক্সট পড়িয়ে শোনাই एटीट्यूड मत दिखा बेटा जल जाएगा जल फिर जल जाएगा अगर हमसे टकराएगा तो गौर तक पीटता ही जाएगा लगता है अपने पर्सनल मतलब दुश्मन को वार्निंग दे रहा की কিরম মজা লাগে তার আর তোমরা এইসব ক্যাপশন দেখিয়া তো কমেন্টে জানাও আমার আর কি এটা তো বাই लेजेंड पहले इस्तेमाल करे फिर विश्वास करे अरे कहना क्या चाहते हो मतलब कुछ भी भाई कुछ भी করে তোমার মানে টয়লেটের কমোড লাগে তুমি কী করবে দোকানে যেই ভাই গেছি সবসময় মাঝে মানে কপড়া খোল খোলকে বয়ে বয়ে দেখে যাই ভাই তাহলে ইস্তেমাল করবা ফির বিশ্বাস করবা বা এটা বাথরুমের কমোড বা এটা ঘড়ি ডিটারজেন্ট না যে তুমি প্রথমে ব্যবহার করার পরে বিশ্বাস করবা নেক্সট আমরা একটা যাই কিতাব যায় তার লেগে তারা দিনটা ফেসবুকে হয়ে থাকে এইসব ক্যাপশন দেয় নেক্সট আরেকটা শাড়ি আইছে বিখ্যাত শাড়ি तेरे शहर से गुजारेंगे तू या तक नहीं करेंगे या तक शायद याद लिखना चाहता था तेरे सामने भी गए तो बात तक नहीं करेंगे वाह शक्ति देख रहे हो लौंडे की एकदम शक्त पूरा कर हिसाब नहीं करेंगे ভাই সাপ তো ডাইরেক্ট বিল গেটস রে আর এলন মাস তারারে চ্যালেঞ্জ দিলেছে যে অতটা কামাই মো তুমি পুরো শেষ করতে পারতে না এটাই তো উচিত ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो তোমার যদি কেউ ভালোবাসার মাঝে রিজেক্ট করে তারা গলি দিয়ে যাই ভাই তো মানে তারা এই মনে করবে না ইয়াদ করবে না আর অতটা টাকা কামাই ভাই যে তারা মানে ফুরে শেষ করতে পারতো না ইন্ডিয়ান লেজেন্ড পাইতারা কিতা কইতাম নামের আগে আবার প্রিন্স লাগাই রাজকুমার আমরা দেশ থেকে এখনো রাজার শাসন গেছে না তো তারা রাজকুমার এখনো জিতা রয়েছে তারা কিতা করে আর আমার আর একটা ফেসবুক দিয়ে আরেকটা শিকায়ত হলো এই লুকস চ্যালেঞ্জ তারপরে ফার্স্ট পিক চ্যালেঞ্জ হ্যাশট্যাগ লাগায় লাগায় কিতা দিয়ে শুরু করে আরেক কত চুকিন্য গ্রুপ আছে দেখবা র্যান্ডম একটা মেয়ের না ফটো দিল লাগাই দিব সামনের দিকে my WhatsApp number dash dash dash দুনিয়াটারে ঠরকি বানাইছে আর সিঙ্গল ফোনা ফাটার তো আর কিতা কইতাম कुछ तो शर्म करो रे भाई और नेक्स्ट आओ फिर से एक शायरी आया है कैप्शन में पता नहीं कोई तिका तुलिए चिपकाई दी से कॉपी पेस्ट ये কিন্তু उठाओ আর এখানে নিয়ে চিপকাই दो बस इजी तो शायरी सुनिए एसाद क्या सचमुच छोड़ गई हो मुझे बस इतना बता दो क्या सचमुच छोड़ गई हो मुझे बॉस इतना बता दो अगर ऐसा है तो कोई आकर मेरा गला दबा दो शायरी के माध्यम से बेटा या कोई আমার গলা দাবাই দাও গলা দাবাই দিবার লেগে তোমার শায়রি মারতে লাগবে না তুমি ডাইরেক্ট মানুষ মেসেজ ইনবক্স করে রাখো আমার গলা দাবাই দেবো আমার আর সহ্য হন না আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে আমি আর বাঁচতে পারবো না বিচার হট সালা নেক্সট এটা পড়ার আগে আমার হাসি উঠে আমি কিতা কইতাম তবে তোমরা শুনালেই ব্যাকগ্রাউন্ড একটা म्यूजिक हमें तो अपनों ने लोटा लोटा समझते हो ना ये तो पानी रखने का गिलास हो गया और एक होता है ना लोटा जो सुबह सुबह लेके जाते हैं लोटा ये वाला लोटा मैं तो अपनों ने लूटा गैरों में कहा दम था मेरी कश्ती डूबी वाश वहाँ होता है ना शायरी में मैंने वो में देखा था वहाँ होता है जहाँ पानी कम था পিজু গিটার বাংলা ট্রান্সলেশন দিছে আমরা আমাদের নিজেদের লোকেরা ফিরিয়ে দিয়েছে অপরিচিতদের সাহস ছিল না আমার নৌকা ডুবে গেছে ধুয়ে দাও যেখানে পানি কম ছিল ओ भाई फिर से एक शायरी आया है मज़ेदार शायरी सुनिए इरशाद उनसे एक हो जैसा दिल के एक बार उधर गया उतर गया होना चाहिए था एफ आई आर फिर लिखना चाहता था शायद एफ आई आर चाहे मैं कबर में उतर जाए मुझे कोई फर्क नहीं पड़ता বাংলা ট্রান্সলেশন যাদের হৃদয় একবার হারিয়ে হারিয়ে গিয়েছিল আমি তাদের একজন আবার যদি কবরেও নামি আমি পরোয়া করি না পরোয়া করি না আমি রুকো যারা সবার করো আর একটা আমাদের সিস্টার মেয়েদের সম্মানের জন্য কিছু একটা পোস্ট করেছেন ক্যাপশনে লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না কোন লোকে হয় মেয়েরা বাড়ি হয় না জঙ্গলে তাকানি মেয়েরা ছেলে মেয়েরার মধ্যে আগুন লাগানোর চেষ্টা করবেন না প্লিজ প্লিজ এটা জনহিত মে জারি আছে তুমি এটা ফেসবুকে ছড়ায়ও না নেক্সট লাইন পড়ো কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি হয় না তারা তো মেস্তুর মিস্ত্রি তো বাড়ির বাড়ি তারা ছাড়া হয় না তবে যাক যোগসে পার্ট दीदी कोई तेज नहीं जानी तुलिया ने चिपकाई से और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है तो वीडियो एंड करने से पहले हम आपको एक शायरी सुना के वीडियो एंड करेंगे कि बेटा दो जीबी का रिचार्ज करके फेसबुक में इतना मत घुसो दो जीबी का रिचार्ज करके फेसबुक में इतना मत घुसो कि खुद का ही कैप्शन मीम बन जाए और हम जैसे लोगों का दिन बन जाए अगर वीडियो अच्छा लगे तो वीडियो को like comment share subscribe bell icon दबाओ कुछ भी दबाओ बस वो सब्सक्राइब जो लाल वाला बटन है ना वो दब जाना चाहिए तो अकेडमिनिटी का मतलब टेस्ट आ रहा होगा शायद कुछ भी करो हमारा चैनल सब्सक्राइब हो जाना चाहिए और एम करते वीडियो में सौ लाइक्स कभी किसी वीडियो में गया नहीं मेरा वैसे छोटा सा कंटेंट क्रिएटर बोल सकते हैं हम आपको मतलब खुद को मैं बोल सकता हूँ सॉरी मुंह में अटक जाता है थोड़ा पानी पी तो फिर से तो मिलते हैं दूसरे वीडियो मतलब अगले वीडियो में तब तक के लिए stay home stay safe Facebook करते रहो और ऐसा कैप्शन देते रहो शुक्रिया खत्म bye bye ta-ta good bye गया